আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আপনারা যারা চাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে পিসি নেবেন তাদের জন্য আজকের এই অফারটি অফারটি হচ্ছে আপনার মার্চ মাস সম্পূর্ণ আপনার আপনার এই অফারটি থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই মার্চ মাসের মধ্যে অফারটি থাকবে আর মার্চ মাস পর্যন্ত থাকবে মার্চ মাসের শেষে আপনার এই অফারটি শেষ হয়ে যাবে আপনারা যারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে ব্র্যান্ড পিসি নিতে যাচ্ছেন আপনার লেনোভো এসপি ডেল আপনার সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এগুলো পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছে এই পিসিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা নিতে চান তারা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আপনার প্রত্যেকটি পিসির আপনার ভিতরে কন্ডিশন আমরা প্রত্যেকটি ভিডিওতে দিয়ে থাকি আপনারা যারা চাচ্ছেন যে পিসির ভিতরে কন্ডিশন দেখবেন তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলে ঢুকে ভিতরে আপনার চ্যানেলের মধ্যে আপনার অনেক ভিডিও দেওয়া আছে মাদারবোর্ডের ভিতরে কন্ডিশন আপনার দেখানো রয়েছে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং যারা যাচ্ছেন যে ট্রেনিং সেন্টারের জন্য নেবেন তাদের জন্য আরেকটা অফার হচ্ছে আপনার দশ পিস পিসি নিলে আমরা এক পিস পিসি ফ্রি দিয়ে দেবো আপনাকে এবং আমাদের এই পিসিগুলো আপনার একেবারে fresh condition HP core i five second generation third জেনারেশনের পিসিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এইচপি ফো এগুলো আমরা এখনও ফ্রেশ করে নিই আপনারা যারা নেবেন আপনার নেওয়ার সময় ফ্রেশ করে দেবো এবং আপনার একেবারে কন ভিতরে কন্ডিশন ফ্রেশ আপনারা যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে এই পিসিগুলো নিতে পারবেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো এবং আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করলেই যোগাযোগ করতে পারবেন আমাদের এই পিসিগুলো হচ্ছে আপনার অনেকেই বলে জাহাজের পিসি আপনার কোরিয়ান পিসি এগুলো আসলে এগুলো আমরা ক্রয় করে থাকি আপনার বিভিন্ন আপনার ব্যাংক প্রতিষ্ঠান থেকে বড় বড় প্রতিষ্ঠান থেকে এগুলো ক্রয় করি এবং এগুলো আমরা আপনাদের কাছে পাইকারি এবং খুচরা সেল দিয়ে থাকি যারা পাইকারি দোকানের জন্য নেবেন তারাও আমাদের কাছে কল দিবেন কল দিলে আমরা অবশ্যই পাইকারি রেট ধরে দেব এবং প্রত্যেকটি পিসি একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন উপরে ডিভিডি রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এগুলো কনফিগার অনেক ভালো এবং যারা যাচ্ছেন নিতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিও বেশি লম্বা করবো না শুধু আপনার দোকানদার প্রাইস হিসাবে এবার একটু কম রাখতেছি আর আপনার এই মার্চ মাস পর্যন্ত আপনারা এই প্রাইসটি পেয়ে যাবেন যারা ভিডিও দেখে কল দেবেন অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই দুটোই রয়েছে আপনারা এই নক দিয়ে আপনার পিক দিবেন আপনারা অবশ্যই আপনার এই প্রাইজে দেওয়ার চেষ্টা করব সো আর ভিডিও দেরি করছি না আর যারা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করুন আর প্রত্যেকটি পিসির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস এবং চার দিনের replacement guarantee HP Dell Lenovo সবগুলো পেয়ে যাবেন ডিডিআর টু ডিডিআর থ্রি যে পিসিগুলো আছে সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনারা চ্যালেঞ্জ যাবেন এবং আপনারা অনেকে চিন্তা করেন যে ভাই এগুলোর আপনার এগুলোর যে মাদারবোর্ড র্যাম প্রসেসর আপনার এগুলো সমস্যা হলে আমরা কীভাবে নেব এগুলো আপনার পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড র্যাম এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যাদের মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই আপনার নষ্ট আছে এবং তারা চাচ্ছেন যে আপনার ব্র্যান্ড পিসির এগুলো নিতে এগুলো আমরা আলাদা করে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না আর যেহেতু আবার এগুলো ব্র্যান্ড পিসি আপনার অনায়াসে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না যারা চাচ্ছেন যে অল্প বাজেটে নেবেন তারা নিতে পারবেন এবং আমাদের কাছে মনিটরও রয়েছে আপনার স্বল্প বাজেটের মধ্যে আপনার সাড়ে তিন থেকে আপনার পাঁচ হাজার টাকার মধ্যে মনিটর পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ডের মনিটর এবং চায়না মনিটর পেয়ে যাচ্ছেন আর আজকে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি না আপনারা যারা দেখতে যাচ্ছেন তারা আগে ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ধারণা পেয়ে যাবেন সো আল্লাহ হাফিজ